উকিলের স্ত্রী কেটে টুকরা টুকরা করে ফেলবো উকিলের স্ত্রী এই দেখো একদম আমাকে আইন শিখাইতে আসবা না বেকারের স্ত্রী <clears throat> তোমার তো কোনো কিছু করার মুরাদি নাই মুরাদ নাই <laughs> কৃষকের স্ত্রী এইবার বুঝো কত ধানে কত চাল how many rice how many paddy আচ্ছা আলটিমেটলি সবাই বেডি আচ্ছা <laughs> ইঞ্জিনিয়ারের স্ত্রী কি মেরে বালি চাপা দিয়ে দিব তারপর ধর সব শেষ হলে আমার বলেন তারপর আমি একটা কথা বলবো সাংবাদিক স্ত্রী আজকে হ্যাঁ। বাসায় আসো তোমার খবর আছে খবর আছে আর জেলের স্ত্রী মায়েরা কি মাছ বানায় দিব <laughs> এই যে যাদের ঘরে স্ত্রী নাই হ্যাঁ। তারা পৃথিবীর সবার স্ত্রী খবর রাখতেছে ঠিক আছে জেলের স্ত্রী পাঙ্গাসের স্ত্রী তারপরে কি পুলিশের স্ত্রী ডাক্তারের হ্যাঁ। স্ত্রী বাপ রে বাপ দুনিয়ার সব স্ত্রীর খবরের কাছে আছে নিজের ঘরে কিন্তু কোন স্ত্রী নেই আর জাগকর স্ত্রী আছে নিজের স্ত্রী খবর হয়ে পারে না বাকি দিতে বাদ দিলাম এই জন্য তো কই আমি আমি এগুলো পাইলাম না কেন হ্যাঁ। আমি জানি না কেন পরে আমি চিন্তা করলাম ও আমার ঘরে একটা আছে পরের পরের খবর না সময় কই সময় কই আর দেখেন দেখছেন একজন একজন অবিবাহিত পুরুষের কত সময় হাতে জেলের স্ত্রী ডাক্তারের স্ত্রী ইঞ্জিনিয়ারের স্ত্রী সব স্ত্রী তার মানে ব্রেনের মধ্যে থাকে নকদর্পণে হ্যাঁ। আর নিজের স্ত্রী থাকলে স্ত্রী দূরের কথা পাশের বাসার ভাবি কাজিনের বন্ধু নিজের বান্ধবী এগুলোর খবর নিতে গেলে কলজা খালি কুতকুত করে হ্যাঁ বাবা রে বাবা কত ফ্রি টাইম মানুষের হ্যাঁ আচ্ছা ভাই কোন তো অভিনেতাদের স্ত্রী কি বলছিল আরেকবার বলেন তো আমার সাথে নাটক করতে আসুন নাটক করতে আসুন দেখছেন একটা নায়িকার মতো বউ বিয়ে করার পরে সকলেই বলবে নাটক করো না বেটা নায়িকা বিয়ে করলে তো নাটক করবো <laughs> বাবা সবাই চায় আমার একটা নায়িকার মতো বউ হোক আবার সেটাও চায় যে আমার সাথে তো কোনো নাটক করবে না কেন নাটক করবে না আর যদি বউ নায়িকা না হইয়া জামাই নায়ক হয় তাহলে আরও অবস্থা খারাপ এইসব নাটক ক্যামেরার সামনেই করো <laughs> আমার সামনে নাটক করো না কিন্তু তারা ওই নাটক দেখে পাগল হয়েছিল নাটক দেখে প্রেমে পড়ছিল নাটক দেখেই বলছি আই লাভ ইউ তোমার অভিনয়ও ভালো লাগে আর তোমাকে তো আরো ভালো লাগে তোমার অভিনয় দেখে মুগ্ধ হই তোমাকে দেখে তো কি কি যে ধুই <laughs> তোমাকে আর বলে বোঝাতে পারবো হ্যাঁ। তোমাকে আমি ভালোবাসি আর সবকিছু পেয়ে যাওয়ার পর হুম তুমি এক কাজ করবা এই নাটক ফাটক বাদ দাও নাটক বাদ দাও এগুলো বাদ দাও তুমি কি আজকে এই মেয়ের হাত ধরবা মেয়েদের সাথে এগুলো কালকে ওই মেয়েকে জড়ায় ধরবা <laughs> আইসা বলবো অভিনয় এসব অভিনয় আমি বুঝি বুঝি আমার সাথে অভিনয় করতে এসব অভিনয় আমার সাথে করা লাগবে না বাদ তুমি ঘরে বসে থাকো আমি মানুষের বসে কাজের বুয়া হয়ে থালা বাসন মাজবো <laughs> আমি ধর যে ছেলেটা গিটার মানে আপনি বুঝছেন ব্যাপারটা বুঝছেন সে থালা বাসন মাজবো আর আমরা কি জানি না যে ভাষায় থালা বাসন মাজবো সেই ভাষার মালিকের সাথে তোমার কি হবে <laughs> <laughs> আরে বাবারি যে ছেলেটা গিটারে অসাধারণ সুর তুলতে পারে এবং তার গলায় সুরে মায়া আছে বলে মেয়েটা ছেলেটার গান শুনে প্রেমে পড়লো প্রেমে পড়ে গেছে এবার ছেলেটাকে ভালোবাসার কথা শুনিয়ে জীবনের স্বপ্ন দেখিয়ে সারা জীবন পাশে থাকার মতো গল্প শুনিয়ে যখন ছেলেটার কাছ থেকে ভালোবাসা আদায় করে নিল সব কিছু পেয়ে যাওয়ার পর মেয়েটার ক্রাইটেরিয়া হচ্ছে সব গান বাজনা চলবে না ছাড়ো ছাড়ো এসব গান বাজনা ফাত্রামি আমার পরিবারের কেউ করে না মানবে না আমার ফ্যামিলি হ্যাঁ আমার পরিবারে দেখো ও ইঞ্জিনিয়ার <laughs> ও হলো গিয়া ডাক্তার ও পাইলট ও জজ ও ব্যারিস্টার আর তুমি একটা সিঙ্গার <laughs> আমার কথা হইল দেড় দুই হাজার স্টুডেন্ট যদি পড়ায় একটা টিচার তার মধ্যে পঞ্চাশটা হয় ডাক্তার পঞ্চাশটা হয় ইঞ্জিনিয়ার তিরিশটা হয় ব্যারিস্টার চল্লিশটা হয় উকিল আর মনে করেন বিশটা পঁচিশটা যারা ব্যবসায়ী এই সেই চাকরিজীবী হয় একটা হয় শিল্পী আরে বেটা শিল্পীর কদর বুঝলে দুই হাজার দেড় হাজার লোকের মধ্যে একজন হয় শিল্পী জাতের শিল্পী হ্যাঁ ওই সব যে গরু গাধা ঠিক মতো পিঠাইলে ইঞ্জিনিয়ার আর আর আয় যদি আমরা শিল্পী না হইতাম ওই তো হইতামই তারা ডাক্তার নালে ইঞ্জিনিয়ার বাবা ইরে বাবা কিছু একটা হইতাম চুজ করে নিতাম অপশন সঠিক উত্তর ঠিক চিহ্ন দাও যে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হবি না ডাক্তারি ভর্তি হবে এই তো হয়ে গেলাম ডাক্তার ইঞ্জিনিয়ার বাবা একদিন একদিন তো পাশ করে বাইরে দেবি আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু একটা ডাক্তার বা ইঞ্জিনিয়ার সারাদিন পিটাইলে একটা যোগ করতে পারবো একটা ডাক্তার বা ইঞ্জিনিয়ারের সারাদিন যদি মুখস্থ করো একটা গান শুনে গায়ে দেখা কিন্তু অনেকেই আছে ডাক্তার ইঞ্জিনিয়ার পাশাপাশি তাদের এই শখ শিল্পী সত্তা আছে শিল্পী সত্তা আছে আমি দেখছি অনেকেই আছে দেশে ডাক্তার কিন্তু খুব ভালো গান গায় কিন্তু ওই যে পারিবারিক চাপে এই প্রেসারে ক্যারিয়ার চিন্তা সে কোনোদিন বিসর্জন দিতে হয় তার শিল্পী সত্তাকে বিসর্জন দিচ্ছে আমি অনেক পুলিশকে দেখছি বিভিন্ন আমি প্রোগ্রামে যখন যাই আচ্ছা দুর্দান্ত গান গায় তারা ব্যান্ডের গান গাইতেছে কেউ রবীন্দ্রসঙ্গীত গাইতেছে কেউ বারি সিদ্দিকির গান গাইতেছে গত কোথায় গেলাম আমি কক্সবাজার একটা সৈনিক সে শুধুমাত্র গান ভালোবাসে বলে মানে এবং গান গিয়ে সে পুলিশে চাকরি পেয়েছে হ্যাঁ কয় যে আমার যে স্যার ছিল যে নিয়োগের সময় সে বলছে কি পারো সারা বাইরে বলছে আমি গান গাইতে পারি তো সে একটা গান শুনেছে দেশের গান শুনেছে ওই গান শুনে আমার আর কোনো প্রশ্নই করে নেই কোনো পরীক্ষায় নেয়নি আমার ডাইরেক্ট জয়েন নিয়েছে এবং তাকে কাল বিভিন্ন জায়গায় যেখানে কালচারাল বেশি স্ট্রং মানে মানে আলাদা আলাদা কালচার থাকে পুলিশের কালচারাল কাজ থাকে তাকে সেখানে শিফট করা হয় পরপর তার তেমন কোনো কাজ থাকে না তার কোনো মনে করেন যে ওই নাই এই যে ই দিতে হবে ডিউটি করতে হবে এই প্রেশার নাই তার একটাই প্রেশার সে গান গাবে পুলিশের বিভিন্ন প্রোগ্রামে গিয়ে গান গাবে সে রেয়াজ করবে তার গিটার আছে ইয়ে আছে সে আছে মানে অদ্ভুত আমি এই লাইফটা মানে কি সুন্দর একটা লাইফ যে সে তার পেশার জন্য গেছিল জব করতে কিন্তু সেই পেশা থেকে সে যার প্যাশন যেটা সেটা সে এখন ওই পেশায় থেকে স্যালারি নিয়েই বা সব সকল সুবিধা পায়ও সে এটা করছে এবং সে ওই জোনের মধ্যে সেটা সেলিব্রিটির মতো চলাফেরা করে দিস ইজ অসাম এটাকে বলে হ্যাঁ ভাই এটাই বললাম যে যে কোনো পেশার লোক আপনি হাজার হাজার পাবেন কিন্তু শিল্পী হওয়াটা এত সস্তা না সুতরাং আপনি যে কোনো শিল্পীকে এভাবে হেনস্থা করতে পারেন সে আপনি বউই হন না বউই হন না যেই হন বউটাকে আমি একটু এমফাসাইজ করে দিলাম হ্যাঁ, আচ্ছা কারণ আমার একটা আছে কিন্তু আপনি তো ভাই পুরো ডিজিটাল টিভি হয়ে গেছেন গে ভাই বাতাবি বাতাবি লেবু টিভি হয়ে গেছেন আপনি মানে আমাকে কি কি দেখা যায় না মনে হচ্ছে আপনার মুখের সামনে কেউ স্টিল ক্যামেরা দেওয়া রাখছে স্টিলের যে বিভিন্ন ডিজাইনের আমি কোথায় আমাকে তো দেখাই যায় না সেটাই তো কইতেছি হ্যাঁ <laughs> এতক্ষণ যাইতেছিল ও এতক্ষণ যাচ্ছিল <laughs> হ্যাঁ, হ্যাঁ, হঠাৎ করে হ্যাঁ হঠাৎ করে জিজ্ঞেস <laughs> হ্যাঁ এদিকে তো ক্যামেরা বন্ধ ক্যামেরা বন্ধ আপনি বন্ধ কই কাজের ছাড়া শুধুমাত্র বলটুকে দেখা যায় বয়স হলে যা হয় আপনি কাজ করেন ঘুরে দিকে চলে আসেন <laughs> এছাড়া তো কোনো উপায় দেখতেছি না না থাক আমাদের আর লাইভ আছে চলবে বেশিক্ষণ নেই কিছুক্ষণ আপনারা বুঝে নেবেন যে আসলে রোজার মাস তো আমরা পর্দা করতে <laughs> পর্দা করতেছে মানে রোজার মাসে ছেলেদের পর্দা তো অন্যরকম পর্দার পিছনে তারা খাওয়া দাওয়া করে ধোয়া উড়ায় হ্যাঁ সেই পর্দা করতেছে না আপনারা মনে করবেন এটা পিছনে সে ধোয়া উড়াচ্ছে অনেক ছেলেরা কিন্তু মেয়েদের মতো ঘুরে বেড়ায় তাই নাকি হ্যাঁ যেমন ওই যে ছেলেদেরকে বলছি দয়া করে মেয়েদের মতো বড় চুল রাখবেন না আজকে বিকালবেলা একটা স্কুটির পিছনে পাঁচ কিলোমিটার ঘুরে আসলাম প্লিজ এই কাজ করবেন না ধোকা দেন ঠিক আছে এত বড় ধোকা দিয়েন না বলতেছে যে আপনার মেয়ে কি দুষ্টু দেখেন ওখানে গিয়ে এতগুলো ছেলের মাঝখানে সে দাঁড়ায় আছে এবার মহিলা বলতেছে কে বলছে ও আমার মেয়ে ও তো ছেলে ঘুরে দেখার ছেলে আপনি আপনি বাবা হয়ে আপনি বাবা হয়ে আপনার এই ছেলেকে এত বড় চুল রাখাইছেন কেন হ্যাঁ একদম মেয়ের মতো লাগে কে বলছে আমি বাবা আমি ওর মা মা ছেলেদের পোশাক পরে চুলমুল কাইটা ঘুরতেছে ছেলের লম্বা চুলমুল পরা করছে কে বলছো এটা আমার মেয়ে ওটা আমার ছেলে আপনি একটা বাবা হয়ে গেছে কেমনি করতে পারে <laughs> কে আমি ওর বাবা মা এরকম অবস্থা নার ভাই যে স্কুটির পিছনে ঘুরছে <laughs> তার বাবা মা হয়তো এরকমই কিছু একটা হইতে পারে যে তাদের একটু চেঞ্জ থাকে না থাকে অনেকেই থাকে চায় যে একটু আমাকে আলাদা লাগুক সবার থেকে এই যে বলে না অনেকে যে এই প্রোগ্রামে কি পরে যাব বলে এটা যে কোনো ভালো কোট পরে আসিস সে পেটিকোট পরে গেছে কোট মানে পেটিকোট না কোটিও হতে পারে তো যাই হোক আমরা তো ছিলাম আমরা আছি আমরা থাকবো ঠিক আটটা পর্যন্ত এই আটটা পর্যন্ত যারা যারা আমাদের মাঝে থাকবেন তাদের কিন্তু কাজ একটা আর একটাই হচ্ছে সেটা হলো নাটবল্ট প্রসার করতে হবে প্রসার প্রচার প্রচুর পরিমাণ প্রচার করতে হবে অনেকেই দেখছি এখন লাইভে এসে বল ভাই টাকা পয়সা কিচ্ছু চাই না শুধু মানবতার খাতির একটা শেয়ার করে দেয় <laughs> এটা কোন মানবতার কাজ আমি বুঝলাম না কোনো টাকা পয়সা কিছু দেওয়া লাগবে না কোনো হেল্প লাগবে না যা করার আমি করব আপনি খালি এই ভিডিওটা শেয়ার করে দেন বাহ মানবতা আজ কোথায় হ্যাঁ, হ্যাঁ, মানবতা আজ মানবতা আজ শেয়ারের বাটনে আটকে গেছে ঠিক তেমনি আমাদের শেয়ার করা লাগবে না ভাই আমাদেরকে আপনি এস এম এস করবেন কমেন্ট করবেন আপনারটা আপনারই বলে দেবো অন্য কারো কানাকানকে বলে দেবো না তো এটা করলেই হবে আর <laughs> আমাদের ডিজিটাল ভিডিওটা শেয়ার করলে করে দিন প্রচুর শেয়ার করবেন ঠিক আছে মানবতার জন্য না হাসাহাসির জন্য এই মন ভালো রাখার জন্য শেয়ার করবেন আর এস এম এস করতে হলে যেটা করবেন মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখবেন সিএফএম স্পেস দিয়ে নাম স্পেস দিয়ে লোকেশন স্পেস দিয়ে নিজের মনের কথা লিখে পাঠিয়ে দেবেন two six nine six nine এই নাম্বারটিতে এছাড়াও চাইলে কমেন্ট করতে পারেন W W W dot Facebook dot com slash capital F M ninety four point এইটে এটি দেখবেন যে একমুখী একটা ভিডিও চলতেছে সেই ভিডিও নিজে কমেন্ট করে দেবেন আর কল করার জন্য সাতটা চল্লিশ থেকে সাতটা পঞ্চাশ পর্যন্ত আছি zero two double five zero three double six five nine এই নাম্বারতে কল করলে হবে ফিরবো ছোট্ট বিরতির পর কেউ কোথাও যাবেন না keep tuning capital F M ninety four point eight চলছে নাট টু দ্য টুফান কিংস